যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গামালি উপজেলা পূর্বে তেঁতুলিয়া উত্তরে আগুনমুখা পশ্চিমে রামনাবাদ আর দক্ষিণে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে থাকা বিচ্ছিন্ন জনপদ রাঙাবালি পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রাঙাবালি উপজেলা জেলা শহর পটুয়াখালী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত রাঙাবালি উপজেলা মেঘনা তেঁতুলিয়া দারচিরা আগুনমুখা সহ বেশ কয়েকটি নদী পেরিয়ে পৌঁছাতে হয় রাঙাবালি উপজেলায় কোরালিয়া যাই কোরালিয়া পয়সা বেশি আছে বোট টাইমে যাইতে পারে যার পয়সা নাই সেই ধরনের যায় ওই খাওয়ায় নিশ্চয় ভেঙে ভেঙে নিছি গলা খাওয়া স্কুল পার পারাইছি স্কুল পারে করলে বারো হাজার টাকা দিয়ে আমি স্কুল পার পার করছি বারো হাজার টাকা দিয়ে রাজধানী ঢাকা তো দূরের কথা জেলা সদর কিংবা পাশের উপজেলা সদরে যেতেও ঘন্টার পর ঘন্টা লঞ্চ অথবা ট্রলারের জন্য অপেক্ষা করতে হয় সরকার যদি আমাদের সুনজরে দেখে আমাদের সাধারণ মানুষের পক্ষেই তো সরকার সরকার যদি আমাদের এই এগুলা করিয়ে দেয় এই ফেরি কালভার্ট করিয়ে দেয় তা তো আমাদের জনগণের সাধারণ মানুষের উপকার কষ্ট করিয়া জীবনযাপন কাটাই চরে একমাত্র যোগাযোগ সংকটই গোটা এলাকাকে উচ্চ শিক্ষা বঞ্চিত রাখছে আমাগো তো আইতে দিতে কষ্ট হয় আমার পোলা নেই স্কুল হয় অনেক কষ্ট আইতে না এই খাবার দড়ি টাইনের সময় কচুরিতে ভরিয়ে থাকে আইতে না বর্ষাকাল অনেক কষ্ট হয় অসুখেও উন্নত চিকিৎসা বঞ্চিত থাকছে আধুনিক সব সেবা থেকেই বঞ্চিত থাকছে এখানকার মানুষ আমরা তো অনেক কষ্টের ভিতর বড় হয়েছি মনে করেন এই এখানে আমরা লঞ্চে আসতাম সকাল দশটায় দিয়ে চড়তাম আর বিকাল চারটে পাঁচটার দিকে এসে আমরা এখানে নামতাম কতটা দুর্ভোগ এটা আপনি অনুভব করেন এখন তো মোটামুটি চিপা পর্যন্ত গাড়িতে আসা যায় এরপরে স্পিড বোর্ডে পাড়াই আসতে হয় আমাদের করণীয় কিছু নেই এটা তো অনেক আগ থেকেই আমরা জানাই আসতেছি কিন্তু উপকৃত হয়নি না আর কি কিছু এই কথা যোগাযোগ বিচ্ছিন্ন অবহেলিত রাঙ্গাবালী উপজেলা থেকে পটুয়াখালী জেলা সদরে যেতে সময় লাগে চার ঘন্টা এক সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার পথ এই দীর্ঘ সময় লঞ্চেই বসে থাকতে হয় ঢাকায় পৌঁছাতে এখানে প্রায় কৃষি প্রধান একটা জায়গা মৎস্যজীবীদের এখানে মৎস্য আহরণের উপর নির্ভর করে এখানে চলমান জীবনযাপন করে মৎস্যের যে বাজার আছে সেই বাজারে যদি সরাসরি মৎস্যগুলোকে সরাসরি পৌঁছানো যায় বা পৌঁছাতে পারে তাহলে তারা তাদের দামটা প্রকৃত দামটা পাবে এবং এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে নদী পথ দিয়ে এটা হবে না সেটা হচ্ছে ডিরেক্টলি এখানে আমাদের এমন কোনো যানবাহন আসার ব্যবস্থা থাকতে হবে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফেরির প্রয়োজন এবং আমি ফেরির জন্য আমি আসার পরে দু সাল থেকে আমি কমপক্ষে তিনবার লিখেছি এবং জেলা প্রশাসক স্যারও এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় আমার বিশ্বাস যে এটা আমরা পেয়ে যাব আর তাছাড়া ফেরি আসতে গেলে আমাদের যে আয়োজনটা সেই আয়োজনটাও আমরা কিন্তু দেরি করছি যোগাযোগের উন্নয়নের জন্য কোরালিয়া থেকে পানপট্টি লঞ্চঘাট ফেরি চালু হলে রাঙ্গাবালি সড়ক পথে সংযুক্ত হবে এর ফলে এখানকার মানুষের জীবনধারা বদলে যাবে